Hi friends welcome back to my channel তো happy republic day and also happy Saraswati Puja also Bangali Valentine day pre Valentine হ্যাঁ তো চলে এসছে আজকে অনেক বছর পর এই দেখো আশা করে চিনতে পেরেছ ইকো পার্ক তো ইকো পার্কে এসছি মানে ইকো পার্কে আসার একটা রিজন আছে কি রিজন বলো মিজন হচ্ছে অনেক বছর আগে এসেছিলাম এখান থেকে আমাদের ফার্স্ট শুরু হয় সব কিছু হ্যাঁ, হয় এখান থেকে বছর এই জোরে বল আস্তে বল বছর পর এলাম অনেক বছর পর এলাম বা ভিউয়ার্সরা ঠিকই শুনতে পাচ্ছে ঠিক আছে গলা হ্যাঁ, অনেক তোমার হ্যাঁ। মতন জোর হতে হয় তাহলে তুমি যা ভিডিওতে আগে নিকো আছো হ্যাঁ তাই না কত জোরে জোরে সাইক্লোন স্কাই ডাইভ যদি উঠে যায় মোটেও না আরো অনেকজন চিৎকার করছিল হ্যাঁ। আমাদের একটা স্পেশাল স্পট আমি খুঁজে পাচ্ছি না ওখানে আমি বসে কানছিলাম আর তারপর কি হয়েছিল তারপরে ওই ওইটা তো হ্যাঁ স্কাই ডাইভার না না এখানে বসে হ্যাঁ, ওখান থেকে ওই স্পটটা খুঁজে পাচ্ছি না কোথায় চলে মনে হয় সামনে দেখাচ্ছি বেশ করো গাইস এই দেখো আজকে ইকো পার্কের ভিড় প্রচন্ড ভিড় আজকে ঠান্ডা পড়লেও কোথায় তুমি ঠান্ডা চলে যাবার কথা বলছো ঠান্ডা কি পড়েছে নিজে বলো চলো না ওদিকে দেখো না যেখানে ইচ্ছা হোক সোজাই চলো ফাইনালি এই ঢিপিটা পেয়েছি কি গো চা দেখছিলাম চা কোথায় পাবে এই যে যাচ্ছে ওটা চা নয় ওটা ভাজিয়াওয়ালা আমি এখানে ফোনটা রাখছি দাদা তো আমার আইফোন নিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ তুমি তোমার ফোনটা রাখো বাবা প্রচুর ভিড় আজকে গাইজ আজকে ইকো পার্কে প্রচণ্ড ভিড় যেমন কাপলস তো হবেই তো তিন তিনটে তিন তিনটে পুজো একটা সরস্বতী পুজো একটা রিপাবলিক পুজো আর একটা হচ্ছে ভ্যালেন্টাইন পুজো আরে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন এক রিপাবলিক পুজো তো আছে আজকে হ্যাঁ এটাও আর প্রি ভ্যালেন্টাইন পুজো ভালো লাগছে আজকে খিদেও পেয়েছে দেখা কিন্তু একদম পুরো যা গরম পড়েছে পুরো রোদটা আমার হ্যাঁ সেটা আজ রাত্রে বাড়িতে আবার পুরো মাথা যন্ত্রণা হ্যাঁ অনেকক্ষণ ধরে বসে আছি তাই না অনেকক্ষণ ধরে বসে রয়েছি টাইমগুলো রিকল করছি না যাই হোক এবার এখান থেকে একটু উঠবো উঠে একটু খাওয়া দাওয়া করবো আমার তো একটুখানি পেটের একটু সমস্যা হয়েছে <laughs> যাই হোক স্টমাক ইনফেকশন টাইপের হয়েছে তো বাইরের খাবারটা যতটা পারছি অ্যাভয়েড করছি আর একটা ডাক্তার ওকে বলেছে যে তুমি ডাক্তার আমাকে বলেছে মশলা খাবে না ও মিষ্টি পপকর্ন আইসক্রিম সব বন্ধ আমি বললাম আরে তুমি ওগুলো খাও সাউথ ইন্ডিয়ান খাও হ্যাঁ ড্রাই চিলি চিকেন তন্দুরি ওগুলো না খেলেই হলো এক মাস পর খাও কিন্তু সব কিছু যদি না খেয়ে থাকে তাহলে আমি তো যাই হোক রেস্ট্রিকশন বলেছে এখন রেস্ট্রিকশনটা তো মানতেই হবে না কিছু করার নেই তো যাই হোক হ্যাঁ, যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি অনলি ফর ওয়ান মান্থ এক মাস দেখতে দেখতে বেরিয়ে যাবে তাহলে ঠিক আছে অসুবিধা নেই তো যাই হোক আমি ninety percent cure and still in recovery mode আর একটু তো সময় লাগবেই না বাকি টেন পার্সেন্টটা কমাতে গেলে আর একটুখানি কাঠখড় পোড়াতে হবে স্পাইসি তেল ঝাল মশলাটা একটু কম করতে হবে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাই হোক দেখা যাক এবার কোথায় যাওয়া যায় বাকিটা আমাদের এখন অনেক ফটো তোলা বাকি কিছুই তুলেনি বলতে গেলে আমারই যাওয়া তুলে দিল ওরটা আমি ওর ভালো করে মানে তুলে দেবো এখানেও তুলছিল কিন্তু যাই হোক ভালো লাগছিল এটা কাজ করি এখানে না তোমার সেলফি স্টিকটা রেখে আমাদের কাপলের ফটো তুলি চলো সেটাও হয় চলো তারপরে আমরা পরে ফটো বেরোবো চলো এতক্ষণ ধরে ফটো ফটো তোলা হলো কোথায় গেলে এবারে জানি না করে খিদে পেয়েছে এটা খাবো না তার আগে আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে ওদিকে তো যাইনি ওদিক থেকে বেরোনো জায়গা আছে ভাল লাগছে মানে আজকের দিনটা পুরো সলিড পয়েন্ট এখনো দেরি হয়েছে এত টু না ইকো পার্ক এতটা বড় না একদিনে মানে এই ট্রেন <laughs> ট্রেন হ্যাঁ। চলে গেল এবার আসো <laughs> মোটেও না সিগন্যাল লস আর তুমি কি বলছো কোথায় গেলে বাট আমাদের কাপল ফিক্স হলো না ফিক্স তাই না সেটাই না আমি সেটাও পারতাম না আমার প্রত্যেকবার ব্লগে আমি বলেছিলাম যে স্টিকটা আনতে স্টিক জানো না কেন জানি হাত পাতা হয়ে গেল এই হাত পাতা হয়ে গেল তুমি ধরো এই এদিকে আছে এদিকে আয় এদিকে আয় কি না কি করেছে তাহলে এখানেই ব্লগটা বন্ধ করছি আরো কোথাও যাই আরো কোথাও জায়গা দেখি আবার দেখো দেখো বাচ্চা মেয়েটা হাঁটছে দেখো বাচ্চা অবভিয়াসলি এই পায়ে জুতোটা দেখো আরে অনেক জোরে হাঁটছো আমাকে একটুখানি সামনের দিকটা দেখো পেছন দিকটা আমরা যাই ওইদিকে যাই ওইদিকে যাই এই বাচ্চা মেয়ে হাঁটছে দেখো আমার ব্লগ আমার হয় তুমি এই তো লাল লাল চুল আমি এবার থেকে আইডেন্টিফাই এই জুতোটা দাও খট খট খট খট সুন্দর না দেখো এটা হ্যাঁ আজকে মারাত্মক ভিড় বাবা কত সেলফি সেলফি ভাই সেলফি এই খট খট খট তাহলে তো ফাঁকা পড়ে গেছে মনে বন্ধ করি তারপরে গুলো আসছে আরো অনুগ্রহ করে শুনবেন একটি বাচ্চা ছেলে পাওয়া গেছে বাচ্চাটি ডানলপ থেকে এসছে বাচ্চাটিকে চার নম্বর গেটের কাছে পুলিশ বুথে রাখা আছে বাচ্চার বাবা মার উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনারা যেখানেই থাকুন চার নম্বর গেটের কাছে পুলিশ বুথে যোগাযোগ করুন আপনার বাচ্চা আপনার জন্য অপেক্ষা করছে ধন্যবাদ সো গাইস দেখো আজকে ইকো পার্কের ভিড় দেখো প্রচণ্ড দশহারি পরিমাণে ভিড় রয়েছে আজকে আমি যেদিকেই দেখছি সেদিকেই হলুদ লাল গ্রিন সবুজ সব শাড়ি শুধুমাত্র আমাকে ছেড়ে তাই না তুমি তো ওকে তো বলেছিলাম পড়তে তুমি আরে আমি শাড়ি পরলে উল্টে যাব আমি কি করব আমারও ইচ্ছা করে শাড়ি পরতে কিন্তু আমি শাড়ি পরতে পারি না আমার মায়ের কাছে তো ভালো ভালো শাড়ি দেখো তুমি পড়া প্র্যাকটিস করোনি বলে তাই পড়ার প্র্যাকটিস না আমি শাড়ি পরলে উল্টে যাই আমি জানি না কেন আজকে এত ভিড় হবেই দেখো নাইস না আচ্ছা আমরা এখান থেকে তারপরে যাবোটা কোথায় তুমি তো বলে শিশিরও যাবে কখন যাব এখান থেকে ঘুরি আচ্ছা এখান থেকে কিছুই খাবো না সব কি সিসি টুতে গিয়ে খাবো আমার খিদে পেয়েছে ঠিক ক্রমশ অন্ধকার হয়ে আসছে এবার সিসি টু এর দিকে রওনা দিতে হবে হ্যাঁ, এখন মাস গার্ডেনের দিকে আছি এই যে মাস গার্ডেন তো যাই হোক এবারে আস্তে আস্তে বেরোবো মাস ওগুলো পড়ার জন্য নয় ওটা জাস্ট নামটাই দিয়েছে মাছ গার্ডেন ঠিক আছে তো তাও ভিড় এখনো রয়েছে এই যে এখনো ভিড় সো ওই দেখো দ্য অনেক ধরনের এখানে কোথায় গেলে কোথায় কোথায় ভিড় আছে তার থেকেও বেশি ভিড় হবে দেখো এই আমার মনে হয় না এবারে ভ্যালেন্টাইন দিন অতটা ভিড় হবে পাগল নাকি কারণ মঙ্গল মঙ্গলবার পড়ছে তো কি হয়েছে মঙ্গলবার সবাই কি চাকরি করে সবাই চাকরি করে সবাই চাকরি করে সবাই করে কেউ কলেজ আছে তো কলেজ স্কুল থেকে কি চলে আসবে নাকি কি সবাই কি তোমার মতো বড় বড় এমএনসি কোম্পানিতে কে চাকরি পায় বস তোমারই বাজার <laughs> তোমারই বাজার ক্যামেরা তোমার দিকেই আছে <laughs> এই আমার কথা ভালো লাগে এই আচ্ছা লাল ব্লু কালারের লাইটটা কি করে জ্বলছে গো কি জানে না নাই কিসে হ্যাঁ কি বলছো ওই শোকেস হচ্ছে কোথা শোকেস ও খুন ধরে ঘোরা এই আমার মনে হয় না বেশিক্ষণ ঘুরলাম তো যাই হোক আমরা তো আর একটু আধা সময়টা আমরা ইকো পার্কে এলাম বাকি সময়টা আমরা স্পেন্ড করব সিসি টু এবার ওখান থেকে ফট করে আমরা চলে যাব গাড়ি বা ইনড্রাইভার বা ওলা যেটাই ওখানে হয় সেটাতে আমরা বেরিয়ে যাবো ওটাই এই আমি কিন্তু কিছু খাবো আমি কিন্তু আচ্ছা, তুমি তো না খেয়ে রয়েছে তোমাকে তো কমে কিছু বলে যাচ্ছি বাট আমি একা একা খাবো না সরি তা আমিও তো খাবো হ্যাঁ আমি খাবো হচ্ছে খাই আমার মোমো বাগারা কিছু খাই না মোমো হ্যাঁ। বাইরেটা বেরোই বাইরে এত তাড়াতাড়ি অবভিয়াসলি ওখানে তো যেতে এবার সময় লাগবে হ্যাঁ, বাস না কি না কি সেটাও ঠিক করে বাবারে যাই হোক মেমোরিজ গুলো স্পেন্ড সেটাই মানে রিকল করা হলো প্রচুর ফটো তোলা হলো ভেবেছিলাম হয়তো ফটো তুলতে পারবো না বাট না না না তুলেছি তাও আমিও তোমার অনেক ভালো ভালো ফটো তুলে দিয়েছি তাহলে মাস্ক গার্ডেন ওখানে মাস্ক লাগানো সেটাই হ্যাঁ কিভাবে বাকিটা গার্ডেন এই আচ্ছা তোমাকে না আমি ওটা পরাবো ওই যে ওটা দেখো ওই যে ওইটা কেমন লাগবে ভালো হ্যাঁ ওটা পড়বে না এটা কাজ করো ওই যে ব্লু ব্লু ওটা পরো ওটাকে এ করে আছে ওখানটা কটা পড়বে বলো করো স্ক্যান করো আমার কি আমার কোনো যায় আসে না কি রে বুঝলি স্ক্যানিং মোড কর না কর তুই কর ডিসেবল তুই কর তুই কর কর তুই যা ইচ্ছা কর ডিসেবল না ডিসেবল তাই তুই এনেবলটা আমার দিকে কর এটা কত মার্কস লাভলি না কোথায় আইসক্রিম কই তুমি খাচ্ছ না বলে আমাকে তুমি চলো আমি তো বলেছি আমি খাবো চলো সোজা চলো বললাম গুলি বাল খাবো কত কি খাবি তোমাকে বলতো এই তুমি কি খাবে তুমি কটন কন্ডি খাবে তুমি আইসক্রিম খাবে তো গাইস এ আমার বরটা এখন মানে কি বলবো বুদ্ধিকা বল থেকে শুরু করে আইসক্রিম সব কিছু খাওয়ার জন্য ব্যয়না করছে বাচ্চা হয়ে গেছে এ বাচ্চা ছেলে আমরা ওখান থেকে যাবো আচ্ছা সিসিটিভিতে গিয়ে আইসক্রিম খাই এই অনেক দাম নেবে আমি খাবো না এই প্রচুর দাম নেবে আমি থামো যেমন কাজ আমি অত দাম এখানে দেখো না বাইরে বাইরে দিয়ে বাইরে বেরো বাইরে বেরো আইসক্রিম এই ওখানেও তো আইসক্রিম আছে যাই হোক আইসক্রিমই তো চল খাবো খাবো চল চল না খাবো কি নিচ্ছ strawberry twist kilo medication wow ice cream এগুলো মনে জুসেস কোনটা কি আছে দেখি দেখি ওয়াও স্ট্রবেরি টুইস্টার কি রকম স্ট্রবেরি হ্যাঁ নাও নাও নাও নেব দাদা আইসক্রিমের দোকান পেয়েছি কতক্ষণ ধরে ওই তাই না আইসক্রিম এখন আইসক্রিম আমার ইচ্ছা হয়েছে ফুচকা খাবো আইসক্রিম খাওয়ার পর আমাকে আবার ফুচকা আমি ফুচকা আমি ফুচকা খাবো আমি জানি না খালি খাবো ব্যাস তো আইসক্রিম নিয়েছে স্ট্রবেরি টুইস্ট এই কোথায় দিচ্ছে এই তো এটা দুটো দাও তো আইসক্রিম এসে গেছে পাও দাও 45 না মানে এই বরফের কোনো আইসক্রিম নেই জিজ্ঞেস করুন দাদা না লেটস গো না আমি খাবো না আমি খাবো তারপর ওটাই ওটাই ও খেয়েও নিল বসে থাকো আওয়াজ দাও নাইস यार ভালো তো আমাদের মনে হয় না সিসিপুর যাওয়া হবে এখন সাতটা বেজে গেছে তো বাড়ি পৌঁছতে পৌঁছতে আমার প্রচুর লেট হয়ে যাবে আর রাস্তায় যা ভিড় এই দেখো আমি এখন অটোতে এই আলদাম যাওয়ার সামনে বসে আছে আমার বরটা দেখো তো আমি এখন ইকো পার্ক থেকে বেরোলাম এখনই এত ভিড় উবের খুবই কিচ্ছু পাওয়া গেল না বলে অটো নিয়ে প্ল্যান করলাম চলে যাই রাগের বাজার ওখানে স্যাংহাইতে গিয়ে খাবো খেয়ে দিয়ে বাড়ি যাবো বাবা তুমি দেখো রাস্তায় কি এখন বসে আছে আমার লজ্জা লাগছিলো কথা বলতে পাশে একটা কাকু কাকিমা বসেছিল বলে এই আমি পরে কথা বলতে যাচ্ছি তো গাই চলে এসছি নাগের বাজার সেন ভাই এরকম বট্টা দাঁড়িয়ে আছে উফ বাবা আজকে যা সলের দিন গেল এইবারে যা হোক কিছু খাই খেয়ে দে সিধা বাড়ি এবার দেখা যাক কি খাই না খাই কেননা আমার বরের শরীর খারাপ এবার আমার বর খেতে পারবে না তো ওর সামনে আমিও অসম্ভব খাওয়া এবার দেখা যাক কি অর্ডার করি সো খেতে চলে এলাম Shanghai flavours of Chinatown Nager Bazar তো আমি তো বলেইছিলাম আমি চিকেন ক্লিয়ার স্যুপ নেব তো এখানে চিকেন ক্লিয়ার স্যুপ নেই আমি ওকেটাও কিনে দিয়েছি দেখো এইটা মন খারাপ করছিল মন খারাপ করছিল না ওই জন্য আমি এটা কিনে দিলাম তো যাই হোক এখানে খেয়ে দিয়ে বেরোবো যদি মনে হয় হাতে যদি সময় থাকে আমার বাড়ি যাবে আদারওয়াইজ না হবে না সানডে ছাড়া আমি ওর বাড়ি আসতেই পারবো না তো দেখি এখন তো মানে চিকেন ক্লিয়ার স্যুপটা বলেছিলাম কিন্তু চিকেন ক্লিয়ার স্যুপ এখানে নেই এখানে কোরিয়ান্ডার স্যুপ রয়েছে তো দুজনেই কোরিয়ান্ডার স্যুপ অর্ডার দিলাম আর স্যুপের পরে দেখা যাক কি অর্ডার দেওয়া যায় কেননা আমি তো বেশি স্পাইসি কিছু খাই না আপাতত তো এমনিতেও পেট ব্যথা হচ্ছিল যাই হোক দেখা যাক কী হয় কি খাই না খাই দেখবো পরে আর সেগুলো আসলে পরে দেখাবো ভিডিওতে সো চলে এসছে দেখো করিয়েন্ডার চিকেন স্যুপ এবার আপাতত এটা গিলি তারপর দেখা যাক কি অর্ডার করি না করি তাই তো হ্যাঁ, দেখা যাক এটা খেয়ে নিই তারপরে দেখি সেটাই হলো কথা দেখছি শুরু করেছি আরে ভাই প্রচণ্ড গরম হ্যাঁ এত গরম খাওয়া যায় না প্রচুর গরম না এখন ঠান্ডা রয়েছে ঠান্ডা তো নেই ছেড়ে দাও জাস্ট এসিই চলছে আর কিছুই না এইটুকু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখনই স্যুপ খেয়ে তাই না এরপর আর স্যুপ খেলে আর দেখতে হচ্ছে তাই না সেটাই কিন্তু এখানে চিলিজ অ্যাড রয়েছে চিলিজ আমায় দিয়ে দাও আমায় দে আমায় দে চিলিজ খাও শরীরে গরম হবে চিলিজ খাওয়া আমার অ্যালাউ নেই এখন স্টোমাক হ্যাঁ এটাও ঠিক এক দুটো পেটে পড়ে গেলে কোনো চাপ হবে না আমার কালকে একটুখানি ঝাল হয়ে গেছিল মা কালকে পুস্ত ফুস্ত করেছিল ওটাতেই আমার মাথা খারাপ হয়ে গেছে আই থিঙ্ক ওটার জন্যই হয়তো একটু ব্যথা একদম বেকার কথা বিকজ মানে আমার পেটটা এখন সেন্সিটিভ হয়ে রয়েছে বলতাম বাইরের খাবার খেও না খেও না শোনো নি ওকে ফাইন পরেগুলো দেখাচ্ছি তো আমাদের খাওয়া শেষ ঠিক আছে আর কিছু আমাদের খাওয়ার অ্যাকচুয়ালি মুড ছিল না এই চিকেন স্যুপ দ্যাট এর এর থেকে বেশি আর কিছু না কেননা ওর একটু পেটের প্রবলেম আছে বলে ও খেতে পারছে না আর ও না খেলে আমার পেট আমার গলা দিয়েও নামবে না তো ওর সামনে আমি কি করে খাই ওর পছন্দের জিনিসগুলো ইটস তাই না না পারবো না তো আমি বলেছি আমার স্যুপেই পেট ভরে গেছে চলো এবারে আর পরিন্ডা চলো খাওয়া ডাল এবার বাড়ি চলো এক মাস পর খাবে এক মাস পর রয়েল বেঙ্গল যাবো দেন ওখানে একদম খাবো সব খাবো সবাই গাই